আসসালামু আলাইকুম আহলান ও সাহলান ও মার হাবান বিকুম আশা করি সবাই ভালো আছেন আরব দেশে সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলতে প্রশ্নবোধক আরবি শব্দ যেমন উস এস লেশ এবং কেইফ কাইফা সবসময় ব্যবহার করা হয় আমরা অনেকে এগুলো জানি আমরা যদি শব্দগুলো সঠিক ব্যবহার শিখতে পারি তাহলে আমাদের আরবি ভাষা অর্ধেকটা শেখা হয়ে যাবে তাই ভিডিওটি পুরোটাই দেখবেন এবং বাক্যগুলো মুখস্থ করে নেবেন বলতে চাচ্ছি ভিওর্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আমাদের এরকম ব্যতিক্রমী ধর্মী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তাহলে চলুন শুরু করি তো আমাদের এস দিয়ে প্রথম শব্দটি হচ্ছে এস রাইক এস রাইক অর্থ তোমার মতামত কী এস রায় অর্থ তোমার মতামত কি এস অর্থ কি আর রায় অর্থ মতামত যেসব ক্ষেত্রে একজনের মতের উপর কাজ হয় না বাড়ির সবার মতামত নিয়ে কাজ করতে হয় বা যে সমস্ত কাজ অন্যের মতামত নিয়ে কাজ করতে হয় তখন আরবিতে বলতে পারেন এস রাইক উস আস সালাফা উস আস সালাফা অর্থ গল্পটা কি বা হিস্টোরিটা কি বা ব্যাপারটা কি উস অর্থ কি আর আস সালাফা অর্থ গল্প উস এর অর্থ কি আর আসসালাফা অর্থ গল্প কেউ একা একা কোনো কাজ করছে আপনি বিষয়টা বুঝতে পারছেন না তখন বলতে পারেন উস সালাফা উস সালাফা অথবা যেসব ক্ষেত্রে বলেন কি ব্যাপার সেসব ক্ষেত্রে আরবিতে বলবেন উস সালাফা উস উস আল কালাম অর্থ কি খবর উস আল কালাম অর্থ কি খবর অনেকদিন পর আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা হয়েছে তো কুশলতি জিজ্ঞাসা করার জন্য বলতে পারেন উস আল কালাম অর্থ কি খবর বলতে পারেন এস আল কালাম এস আল কালাম অর্থ কি খবর আবার এভাবে বলতে পারেন এস আখবারেক এস আখবারেক অর্থ তোমার খবর কি এস আখবারেক অর্থ তোমার খবর কি নেক্সট উস স্যার উস স্যার অর্থ কি হলো উস স্যার কি হলো উস অর্থ কি আর স্যার অর্থ হলো হঠাৎ কোনো কিছু ঘটলে কাউকে বলতে পারেন উস স্যার অথবা বাংলায় যেখানে বলবেন কি হলো কি ঘটলো সেসব ক্ষেত্রে আরবিতে বলবেন এশফিক অর্থ তোমার সমস্যা কি এশফিক অর্থ তোমার সমস্যা কি ধরুন আপনি একটা কাজ করতেছেন অন্যজন এসে বাধা দিচ্ছে তখন আপনি বলতে পারেন এশফিক তোমার সমস্যা কি অথবা আপনি যেসব ক্ষেত্রে বাংলাতে বলেন তোমার সমস্যা কি এরকম কথা বলেন সেই সব ক্ষেত্রে আপনি আরবিতে বলবেন এশফিক অর্থ তোমার সমস্যা কি তোমার কাছে কি আছে এইভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে আপনি বলবেন এস ইন্দিক অর্থ তোমার কাছে কি আছে তোমার কাছে কি আছে এস ইন্দিক ইন্দিক অর্থ তোমার নিকট আছে এ সাদা এ সাদা এটা কি এস অর্থ কি আর হাদা অর্থ এ এ সাদা এটা কি কোনো কিছু কি সেটা জানতে চাওয়ার ক্ষেত্রে প্রশ্ন করা হয় এ সাদা কোনো কিছু আশ্চর্যের বিষয় ঘটলেও আপনি বলতে পারেন এ সাদা অর্থ এটা নেক্সট এস আল হাল হাদা অর্থ এর সমাধান কি এস আল হাল হাদা অর্থ এর সমাধান কি আপনি কোনো একটা বিষয়ের সমাধান বা নিষ্পত্তি খুঁজে পাচ্ছেন না আপনি বড় টেনশনেই আছেন তো কারো কাছে পরামর্শ জিজ্ঞাসা করতে আপনি এইভাবে জিজ্ঞাসা করবেন এস আল হাল হাদা অর্থ এর সমাধান কি এস আল হাল হাদা অর্থ এর সমাধান কি এস কালাম এস কালাম তুমি কি বলতেছো অন্তত তুমি এসব তো কি আর কালামর্ত কথা যদি কেউ উল্টাপাল্টা অবাস্তব কোনো কথা বলে তার উত্তরে আপনি বলতে পারেন ইন্থ কালাম অর্থ তুমি কি বলতেছো আবার এশতাগুল অর্থ তুমি কি বলছো এশতাগুল অর্থ তুমি কি বলছো কেউ যদি উল্টাপাল্টা অবাস্তব কোনো কথা বলে তার জবাবে আপনি বলতে পারেন এশতাগুল তুমি কি বলছো এস অর্থ কি তাগুল অর্থ তুমি বলছো পরবর্তী বাক্য লেশ মাতা ফাক্কার অর্থ আপনি ভাবছেন না কেন লেশ মাতা ফাক্কার অর্থ আপনি ভাবছেন না কেন ফাক্কার অর্থ ভাবনা বা চিন্তা করা অথবা ভাবা কোনো একটা বিষয়ের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আপনি সেই কাজটা অবহেলা করছেন দেখছেন না ভাবছেন না তাই আপনার মুদির আপনাকে বলতেছে লেশ মাতা ফাক্কার আপনি ভাবছেন না কেন নেক্সট লেশ ইন্থ মাফিরো লেশ ইন্থ মাফিরো অর্থ তুমি কেন যাওনি রোহ অর্থ যাওয়া ধরুন আপনাকে আপনার মুদির কোথাও যেতে বলেছে কিন্তু আপনি যাননি তাহলে আপনার মুদির বলতে পারে লেশ ইন্থ মাফিরো লেশ ইন্থ মাফিরো অর্থ তুমি কেন যাওনি নেক্সট লেশ এসপি লেশ এসপি অর্থ কেন কি হয়েছে আপনি বাংলাতে যেসব ক্ষেত্রে বলেন কেন কি হয়েছে এমনভাবে কথা বলেন সেই সব ক্ষেত্রে আপনি আরবিতে বলবেন লেশ এসপি অর্থ কেন কি হয়েছে লেশ লেশ বদ্রি অর্থ তাড়াতাড়ি করো কেন লেশ অর্থ কেন আর বদ্রি অর্থ তাড়াতাড়ি কোনো জায়গায় যাবেন আপনার হাতে সময় আছে তখন বলতে পারেন তাড়াতাড়ি কি দরকার বা তাড়াতাড়ি কেন এটাকে আরবিতে বলবো লেশ বদ্রি আবার তাড়াতাড়ি করা এর ক্ষেত্রে বলতে পারেন তাহাল বদ্রি তাহাল বদ্রি অর্থ দ্রুত বা তাড়াতাড়ি এসো পরবর্তী বাক্য সমস্যাটা কি অথবা কেন কি সমস্যা আরবিতে হবে লেশ এশ আল মুশকিলা লেশ এশ আল মুশকিলা ধরুন আপনার মুদির আপনাকে একটা কাজ দিয়েছে আপনি এটা করতে চাচ্ছেন না তখন আপনার মুদির বলতেই পারে কেন কি সমস্যা এরকম ক্ষেত্রে বলবেন লেশ এশ আল মুশকিলা লেশ এশ আল মুশকিলা মুশকিলা অর্থ সমস্যা লেশ কেন এস কি নেক্সট লেশ তাগির অর্থ কেন পরিবর্তন লেশ তাগির অর্থ কেন পরিবর্তন কোনো কিছুর পরিবর্তন করেছেন কিন্তু যা পরিবর্তন করা দরকার ছিল না সেই সব ক্ষেত্রে এইভাবে প্রশ্ন করবে লেশ তাগির অর্থ কেন পরিবর্তন করলে লেশ তাগির অর্থ কেন পরিবর্তন লেশ কতা আল ইশারা লেশ কতা আল ইশারা অর্থ কেন সিগনাল ভাঙলে লেশ কতা আল ইশারা অর্থ কেন সিগনাল ভাঙলে ধরুন আপনি ড্রাইভার আপনি গাড়ি চালাচ্ছেন সিগনাল অমান্য করে আপনি গাড়ি চালিয়েছেন তখন আপনার মুদির বলছে লেশ কথা আলিশারা আপনি কেন সিগনাল ভাঙলে নেক্সট কেফ আল হাদিয়া কেফ আল হাদিয়া অর্থ উপহারটা কেমন কেফ অর্থ কেমন আর হাদিয়া অর্থ উপহার ধরেন কেউ আপনাকে কোনো কিছু উপহার দিয়েছে তাহলে সে জিজ্ঞাসা করতে পারে যে উপহারটা কেমন আর এটাকে আরবিতে বলে কেফ আল হাদিয়া কেফ আল হাদিয়া নেক্সট লেশ মাতারুদ আল জাওয়াল অর্থ মোবাইল ধরলে না কেন আপনার মোদির আপনাকে ফোন দিয়েছে কিন্তু আপনি ফোন ধরেন নাই তাই মোদির যখন দেখা হয়েছে তখন বলছে লেশ মাতারুদ আল জাওয়াল মোবাইল ধরলে না কেন লেশ অর্থ কেন মাতারুদ অর্থ ধরলে না আল জাওয়াল অর্থ মোবাইল নেক্সট কাইফা আলজু হুনাক অথবা হিনাক অর্থ সেখানকার আবহাওয়া কেমন ধরুন আপনার মোদির আপনাকে প্রশ্ন করছে বাংলাদেশের আবহাওয়া কেমন এভাবে প্রশ্ন করবে কাইফা আলজু হুনাক অথবা হিনাক অর্থ সেখানকার আবহাওয়া কেমন নেক্সট কেইফাক অর্থ আপনি কেমন আছেন কুশলাদি জিজ্ঞাসা করতে আপনাকে এইভাবে বলবে কেইফাক অর্থ আপনি কেমন আছেন কেইফ সুগোলাক অর্থ আপনার কাজকর্ম কেমন কেইফ সুগোলাক আপনার কাজকর্ম কেমন কুশলাদি জিজ্ঞাসা করতে এভাবে জিজ্ঞাসা করবে কেপ সুগোলাক আপনার কাজকর্ম কেমন সুগোল অর্থ কাজ এর পরবর্তী বাক্য কেপ আগুল অর্থ কিভাবে বলো কেপ আগুল কিভাবে বলো আপনি এমনভাবে কথা বলছেন আপনার মোদের হয়তো মাইন্ড করছে তাই সে এইভাবে বলছে কেপ আগুল অর্থ কিভাবে বলো পরবর্তী বাক্য কেপ তার তুমি কিভাবে জানো কেপ তার তুমি কিভাবে জানো কোনো একটা বিষয় আপনি জানেন আপনি বলছেন আনা আর এফ আমি জানি তখন আপনার মোদির বলছেন আপনি কিভাবে জানেন বা তুমি কিভাবে জানো সেটা আরবিতে হবে কেফ তারেফ নেক্সট কেফ হাসেল অর্থ কিভাবে পাবো হাসেল অর্থ পাওয়া কেপ অর্থ কিভাবে কোনো কিছু পাওয়ার জন্য একটা নির্দিষ্ট নিয়ম ফলো করতে হয় তাই আপনি কাউকে জিজ্ঞাসা করছেন কেপ হাসেল অর্থ আমি এটা কিভাবে পাব পরবর্তী বাক্য কেপ দব্বাত অর্থ আপনি কিভাবে সমন্বয় করবেন যে কোনো কাজ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে সমাধা করতে হয় তাই আপনি কাউকে এভাবে বলতে পারেন আপনি এই কাজটা কিভাবে সমন্বয় করবেন আরবিতে হবে কেপ দব্বাত কেপ অর্থ কেমন দব্বাত অর্থ সমন্বয় করা নেক্সট কেপ তারতিব অর্থ আপনি কিভাবে ব্যবস্থা করবেন কেপ তারতিব অর্থ আপনি কিভাবে ব্যবস্থা করবেন কোনো কিছুর ব্যবস্থা করাকে আরবিতে বলে তারতিব তারতিব অর্থ ব্যবস্থা করা কেপ অর্থ কিভাবে ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হয়েছে তাই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত